আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন শুরু করতে যাচ্ছি আমাদের নতুন আরেকটি টিউটোরিয়াল এই টিউটোরিয়াল আপনাদের জন্য থাকছে নতুন কিছু সেন্টেন্স আমাদের সেন্টেন্সের আজকে কিছু ফর্মুলা রয়েছে ফর্মুলার অংশ হচ্ছে I am dying to plus verb প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে থাকবে আই এম ডাইং টু এবং নেক্সটে লাস্টের দিকে কিছু ভার্ব যুক্ত হয়ে নতুন একটি সেন্টেন্স তৈরি করবে তাহলে চলুন শুরু করা যাক আমাদের tutorial I am dying to have your love তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি I am dying to express my feelings আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি I am dying to take a cup of coffee এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তোর সইছে না I am dying to take a cup of coffee এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তোর সইছে না I dying to order some apples কিছু আপেল অর্ডার করতে আমার আর তর সয়েছে না I am dying to order some apples কিছু আপেল অর্ডার করতে আমার আর তর সইছে না I am dying to search for a new job একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি I am dying to search for a new job একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি am dying to spend vacation at Maldives মালদ্বীপে ছুটি কাটাতে আমার আর তর সইছে না I am dying to spend vacation at Maldives মালদ্বীপে ছুটি কাটাতে আমার আর তর সইছে না I am dying to spend expand my business আমি আমার ব্যবসাকে সম্প্রসারণ করতে আর অপেক্ষা করতে পারছি না I am dying to expand my business আমি ব্যবসাকে সম্প্রসারণ করতে আর অপেক্ষা করতে পারছি না I am dying to find out my next destination পরবর্তী গন্তব্য খুঁজে পেতে আমার আর দর্শ হচ্ছে না I am dying to shift myself to a new place একটি নতুন জায়গায় চলে যেতে আমার আর তর সইছে না I am dying to tell you about the real story তোমাকে আসল সত্যটি জানানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না I am dying to tell you about the real story তোমাকে আসল সত্যটি জানানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না I am dying to submit my new proposal নতুন প্রস্তাবটি উপস্থাপন করতে আমার আর তর সইছে না I am dying to submit my new proposal নতুন প্রস্তাবটি উপস্থাপন করতে আমার আর তর সইছে না তো এ ছিল আজকে টিউটোরিয়াল নেক্সট টিউটোরিয়ালে আবার নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে এই রিলেটেড ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ